এগারো জন স্ত্রী ছিলেন আমাদের মায়েরা আল্লাহ নবী প্রত্যেকের হক যথার্থভাবে আদায় করতেন এমনই একটি বৃহস্পতিবার রাত যেটা জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত ওই দিনের যার ঘরে আল্লাহ নবী থাকার কথা তিনি ছিলেন হজরত মাইমুনা রাজি আল্লাহ আনহা মাইমুনা রাজি আল্লাহ আনহা ছিলেন অতিশয় বৃদ্ধা শারীরিকভাবে দুর্বল আল্লাহ নবী মাইমুনার ঘরে এসা নামাজ পড়ে গমন করলেন দরজায় নক করলেন দরজা খুলে দিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসিয়ে মাইমুনা রাসূলুল্লাহ আমার গায়ে আজকে জ্বর মনে হচ্ছে শরীরটা ভালো না আজকের এই রাতটা আমি আমার বোন আয়েশাকে হাদিয়া হিসেবে দান করলাম আপনি তার ঘরে অবস্থান করুন এদিকে এদিকে আল্লাহ রসুল মাইমুনার ঘর থেকে চলে গেলেন আয়সার ঘরে গিয়ে নখ করলেন আয়সার আদি আল্লাহ তালা আনহা দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার সাথে সাথে সাথে সাথে সালাম দিয়ে নবীকে ঘরের মধ্যে চলে নিলেন পাশে বসিয়ে ঘরে যা খাবার ছিল তা দিলেন এবার বলতেছে আপনি কি ভুল করে আসছেন কিনা কারণ আজকে তো আপনি আমার ঘরে আসার কথা না আজকের তো হক হলো আমার বোন মাইমুনা এর মানে পাইলি মনের আকাঙ্ক্ষা আছে কিন্তু অন্যের হক নষ্ট হবে এটা হজরতে আয়সা চাচ্ছেন না বলবেন না আর আমরা পাওয়ার আগে অন্যের হক জোর করে যেখানে খাওয়ার প্রতিযোগিতা সেখানে হজরতে আয়সা রাজি আল্লাহ আনহা একদিকে পাওয়ার জন্য মান্যত করেন অপরদিকে বলছেন আজকে তো আমার হক নয় সুবহানাল্লাহ বাংলাদেশের নারী সমাজ যদি এতটুকু স্যাক্রিফাইসের চিন্তাও করত তাহলে কমপক্ষে ঘরে ঘরে অশান্তির দাবানল জ্বলত না স্ত্রীর যন্ত্রণায় স্বামী আত্মহত্যা করে তারপরে লাইভে এসে বলতো না আমি খুব কষ্টের খেলায় আত্মহত্যা করছি ঠিক না বলেন নারীরা যদি এতটুকু স্যাক্রিফাইস মাইন্ডের হতেন তাহলে নেত্রীদের কারণে কমপক্ষে আমাদের এত কষ্ট ভোগ করা লাগতো না আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষ তো কয় পাড়া পুতায় ঘষাঘষি মরিচের দশা শেষ ঠিকই না বলবে হ্যাঁ? নেতা নেত্রীরা ডলাডলি আমরা মাঝখান থেকে জনগণের অবস্থা বাড়ি যাই হোক এবার খেয়াল করুন আয়সা দি আল্লাহ এ কথা বলার সাথে সাথে হজরতে মাইমুনা কথাটা নবী সাল্লাহ ইসলাম নিয়ে আসলেন যে আয়সা আজকের রাত মাইমুনা আমি তার ঘরে গিয়েছি কিন্তু তিনি খানিকটি অসুস্থ হয় আজকের রাত তোমাকে হাদিয়া হিসেবে দান করেছে সুবহানাল্লাহ পড়বেন কত রাকাত নামাজ পড়তে হবে রাকাত রাকাত রাকাত নিয়ত করেছেন দুইশো রাকাত নামাজ পড়বে মতান্তরে একশো রাকাত নামাজ পড়বে দুইশো রাকাত নামাজ একটি হাদিসে আর চার একটা হচ্ছে একশো রাকাত নামাজের নিয়ত করেছে আল্লাহ আমি দোয়া করলাম আর তুমি কবুল করে তোমার শুক্রিয়া হে মালিক হে মালিক আপনি বলেন আবেগ ভরা এই নামাজের সেজদা থেকে কি মাথা ওঠে তাড়াতাড়ি দীর্ঘ সেজদায় আয়সা কাঁদছেন অঝর নয়নে আল্লাহ নবী বিসনায় এপিট ওপিট করছেন সালাম ফেরানোর পরে জিজ্ঞেস করলেন আয়সা এদিকে আসো কি ব্যাপার আমাকে বিছানায় দিয়ে তুমি ঘুমাতে গেছো নামাজে গেলা এটা কি হলো বললো ইয়া রসুল আল্লাহ এই এই ঘটনা আল্লাহ আমার দোয়া কবুল করেছে শুক্রিয়া তুমি বলে কত রাখার নামাজ দুইশো রাখা পড়ছো কয় রাকাত কয় রসুল দুই রাকাত পড়ছি আল্লাহ রসুল বলেন এই দুই রাকাত মানি দুইশো রাকাত বললেন ইয়ে রসুল এটা কেন আল্লাহ নবী বললেন আজকে বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাত এই রাতে কেউ এক রাকাত নামাজ পড়লে আল্লাহ একশো রাকাতের সব এই রাতে কেউ একবার সুবাহান আল্লাহ বললে একশো বার সুবাহান আল্লাহ পড়ার সব দেয় এই রাতে কেউ এক রাকাত নামাজকে আল্লাহ একশো রাকাত সব দেন এই রাতে কেউ এক টাকা দান করলে আল্লাহ একশো টাকার সব দান করেন এই রাতে কেউ একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহর সব দেন সুতরাং তুমি দুই রাকাত পড়েছ মানে দুইশো রাকাত হয়ে গেছে আজকের এই রাত প্রধান আলোচক হিসাবে কথা বলবেন নন্দিত মুফাসিরে কোরআন হজরতুল্লাহ মাওলানা তারিক মনোয়ার আমরা তারেক মনোয়ারকে কতটুকু চিনি একজন বক্তা হিসাবে চিনি কখনো চিনতাম শিল্পী হিসাবে আমরা জানি না আরো কিছু কথা আর তিনিও হয়তো বলেন না আমি একটু করে বলে দেই তার বাবা মরহুম মাস্টার শফিকুল্লাহ ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের একজন এমপি শুধু তাই না শুধু তাই না তিনজন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বুক ভরা ব্যথা নিয়ে তারিক মনোয়ার তার কলিজার টুকরা ভাগ্নে জায়েদ আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা দিন বলেন আমি দশম শ্রেণীর ছাত্র ছিলেন শহীদ জায়েদ আরো একজন আরো একজন মোট তিনজন শহীদের পরিবারের সন্তান তারিক মহাবার আয়োজিত এই মহফিলে আরো কথা বলবেন সাদিকুর রহমান আলা জাহারি আমি তাদের গুণগান গাওয়ার জন্য এখানে বসি নাই তারা নিজেরাই এক একটা নিজের পরিচয় বহন করে ঠিক না বলে আমি আপনাদের খেদমতে আজকে আজকে কথা বলতে চাই ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন বাসবাড়িয়া দক্ষিণ পাড়ায় তফসিল অফিস জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম জনাব সিরাজুল ইসলাম সাহেব আল্লাহ কোরআনের জন্য কবুল করুন বলেন আমি আমার মাথার তাজ সম্মানিত মঞ্চ উপবিষ্ট এবং সামনে অপেক্ষমান আমি মনে করি আলেমরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি খুব নিকট থেকে কথা বলা পছন্দ করি দেখুন দেখুন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এটা কি কোনো বই পুস্তকে আছে আলে মোলামারা এই কথাগুলো আমাদেরকে জানাইয়া রাখছেন ঠিক না কোরআন হাদিসের কথা কোন পুলিশ কি আমাদেরকে বলেছে জেনা করা যাবে না মা বাবার খেদমত করো আমাদের কোন এমপি মন্ত্রীরা কি বলেছেন যে তোমরা বিপর্তা করো না তোমরা মালে ভেজাল মিশাইও না কিংবা তোমরা সুদ ঘুষ খাইও না দুর্নীতি করো না দুর্নীতি তোমরা মা বাবার খেদমত করো প্রতিবেশীর হক আদায় করো আমাদের কোন এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানরা কি কথা বলেছেন কোন মেম্বার চেয়ারম্যান কি কথা বলেছেন জনগণের মাল চুরি করা যাবে না বরং প্রত্যেকটা জায়গায় দেখেছি কেউ না কেউ এই অন্যায়ের সাথে কেহ কেহ প্রকাশ্য কিংবা গোপনে জড়িয়ে আছে ঠিক না বলে তাহলে এই যে মা বাবার খেদমত অন্যের দিকে লুলুপ তাকাইও না অন্যের সম্পদ লুণ্ঠন করো না জেনা করো না সুদ খাইও না ঘুষ খাইও না মা বাবার খেদমত করো মুরব্বীদের সম্মান করো মানে ভেজাল মিশাইও না এই সব ভালো ভালো কথা নামাজ রোজা রাখো হজ করো জাকাত দাও সাদাকা দাও ইয়েতিমের দায়ভার বহন করো কোরআনের কথা বলো কোরআনের পথে চলো তাহাজুত করো আল্লাহর জিকির করো এই সব কথাগুলো শুনাইয়া শুনাইয়া এই জাতিকে যতটুকু ভালো রেখেছেন তারা কার আলেমরা দুঃখজনক ভাবে যারাই অন্যায় কাজগুলো করতে চান এবং করতে খুব আনন্দ বোধ করেন তারা মানবীয় দুর্বলতার কারণে তারা এই আলেম যারা দেখতেছে তাদের এই যে খারাপ কাজের বাধার বাধার সৃষ্টি করে যে আলেমরা এই জন্যই কতিপয় লোক তাদের বাধা দানকারী হিসাবে তাদের খারাপ কাজের প্রতিবন্ধক হিসাবে ওলামাই কেরামদের উপর বিভিন্ন গালিগলাস তোহমাস জেল জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে এর থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা আলেমদের সাথে থাকব আলেম ওলামা যেখানে আমরা যাব কথায় এক কিনা বলেন এক কিনা বলেন